অবস্থা কেমন আছেন সবাই চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আর্নিংস বাংলা চ্যানেলের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও আপনারা ইতিমধ্যে থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কামিং চ্যাটের একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি কামিং চ্যাটের একটা আপডেট এসছে সেই বিষয়ে এবং এই বিষয়টা সকলের জানা জরুরি তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হয়তো এখান থেকে কিছু বাদ পড়ে গেলে আপনাকে পরবর্তীতে পস্তাতে হতে পারে সেই সময়ে হয়তো আপনি বুঝতে পারবেন না এই বিষয়গুলো অনেকে হয়তো বুঝতে পারবেন কেউ কেউ হয়তো বুঝতে পারবেন না তো যারা মনে করছেন যে ভিডিওটা আপনার জন্য দেখা জরুরি আপনার এই বিষয়গুলো জানা জরুরি তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ পর্যন্ত দেখলেই আপনি হয়তো সমস্ত বিষয়গুলো পরিষ্কার হতে পারবেন আর সেই সাথে একটা অনুরোধ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন কারণ আমি এই ধরনের ভিডিও প্রায় নিয়ে আসি আপনাদের জন্য এবং যদি ভিডিওটা আপনার উপকারে আসে অথবা ভালো লাগে তাহলে লাইক বাটনে একটা প্রেস করে দিবেন আর যদি কোনো সমস্যা থাকে বুঝতে বা কোনো ধরনের প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার বিষয়টা যেটা নিয়ে আলোচনা করব আপনারা জানেন ইতিমধ্যে যে কামিং চ্যাটের অফিসিয়াল একটা ঘোষণা আছে যেটা হচ্ছে কেএসএক্স টোকেনটা এবং সেই সাথে অন্যান্য যেসব টোকেন তাদের রয়েছে সেটাকে তারা সোয়াপ করতে দিবে বছরের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে অর্থাৎ তারা নিজস্ব সোয়াপ নিয়ে আসবে তো সেই জন্যে ফার্স্ট কোয়ার্টারে যেহেতু আর শেষ হতে ফার্স্ট কোয়ার্টার শেষ হতে যেহেতু আর বেশি দেরি নেই মার্চ এটা ফেব্রুয়ারি মাস চলে এসেছে আজকে ফেব্রুয়ারির এক তারিখ এবং ফার্স্ট কোয়ার্টার হচ্ছে মার্চের শেষ পর্যন্ত আমরা আশা করছি যে এর মধ্যেই সোয়াপটা চলে আসবে এবং এখান থেকে আমরা টোকেনগুলোকে সোয়াপ করে নিতে পারবো তো সেই সোয়াপ করার জন্য কিছু বিষয় জেনে রাখা জরুরি না হলে হয়তো সেই সময় আমরা কেউ কেউ সোয়াপ করতে গিয়ে অবাক হয়ে যেতে পারি আবার হতে পারে যে আমি জানি না সিস্টেমটা এই কত কী কি সোয়াপে কত চার্জ কাটবে সেটা আমাদের জানা নেই তখন আমরা হয়তো বিপদে পড়ে যেতে পারি তাই আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যারা জানেন বা যারা বোঝেন খুবই ভালো এবং যারা বোঝেন না তাদের জন্য মেনলি আমার এই ভিডিওটা বা বুঝতে একটু কষ্ট হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি তো চলুন শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন আমি কামিং চ্যাটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলটা ওপেন করে রেখেছি এখানে একটা টুইট তারা করেছে আমি সেই টুইটটা বিষয়েই আজকে মেইনলি কথা বলবো মানে সেটা হচ্ছে এখানে তারা কিছু ফিস নির্ধারণ করেছে বিভিন্ন টোকেন ট্রান্সফার সেল ইত্যাদি এনএফটি লিস্টিং সেল ইত্যাদির উপরে কিছু ফিস নির্ধারণ করেছে এটা জেনে রাখা জরুরি কারণ এরপরে যখন আমরা এই বিষয়গুলো সেল করতে যাব এই টোকেনগুলো সেল করতে যাব তখন এই পরিমাণ ব্যালেন্স আমাদের ব্যালেন্স থেকে কেটে নেবে তো আমরা এখন যদি জেনে রাখি প্রস্তুত হয়ে থাকতে পারবো সেই সময়ের জন্যে তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিনি ট্রান্সফার মিনি টোকেন অবশ্যই আপনারা মিনি টোকেনের সাথে পরিচিত আছেন এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে মিনি ট্রান্সফার আপনি মিনি ট্রান্সফার করতে গেলে সেটা আপনি এক মিনি একটি মিনি ট্রান্সফার করেন অথবা আপনি যদি একশো মিনিও করেন আপনাকে one point two two five mini charge দিতে হবে আপনি যে পরিমাণ মিনি ট্রান্সফার করেন না কেন one point two five mini charge charge আপনার এখান থেকে করবে অর্থাৎ আপনি যদি দশটা মিনি ট্রান্সফার করতে চান আপনার অ্যাকাউন্টে এগারো পয়েন্ট টু ফাইভ মিনি থাকতে হবে না হলে আপনার দশটা মিনি ট্রান্সফার হবে না আপনি যদি একটা মিনি ট্রান্সফার করতে চান আপনার অ্যাকাউন্টে two point two five mini থাকতে হবে তারপরে নিচে আছে এখানে এনএফটি ট্রান্সফার আপনি যদি কাউকে আপনার এনএফটিটা ট্রান্সফার করতে যান সেই ক্ষেত্রে আপনার one point point seven eight mini অ্যাকাউন্টে থাকতে হবে যেটা আপনার ইয়ে থেকে আপনার ব্যালেন্স থেকে কেটে নিয়ে যাবে তো এখানে one point seven eight mini যদি আপনার ওয়ালেটে না থাকে আপনার মিনি ব্যালেন্সে না থাকে তাহলে আপনি এই ট্রান্সফারটা করতে পারবেন না এরপরে আসছে মেইন যে বিষয়টা যেটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড কেএসএক্স কেএসএক্স ট্রান্সফারের ব্যাপারটা কেএসএক্স আপনাকে ট্রান্সফার করতে হলে আপনি যখন সোয়াপ করবেন অথবা কাউকে ট্রান্সফার করবেন আপনার ব্যালেন্সে যা আছে তার থেকে zero point zero nine KSX কম ট্রান্সফার করতে হবে কারণ এটা আপনার কাছ থেকে চার্জ কেটে নেবে জিরো পয়েন্ট জিরো নাইন এটা মনে রাখতে হবে আপনি যদি দেখা যায় যে এর থেকে বেশি মানে আপনার অ্যাকাউন্টে জিরো পয়েন্ট জিরো নাইন না রেখে আপনার যেটা আছে সেটাকেই যদি এখান থেকে ট্রান্সফার করতে চান অথবা সোয়াপ করতে চান সেই ক্ষেত্রে দেখা যায় যে ট্রান্সফার হবে না সোয়াপ হবে না তখন মনে করবেন যে কোনো সমস্যা হচ্ছে তো এটা একটু মাথায় রাখতে হবে আমাদের যেটা চার্জ কাটবে সেইটা আমাদের অ্যাকাউন্টে রেখে বাকিটাকে আমরা ট্রান্সফার বা সেল বা সোয়াপ যাই বলি না কেন করতে পারবো এরপরে আপনারা এসবিটিসি এক্স এসবিটিসি ট্রান্সফার এইটা হয়তো আপনারা কেউ কেউ অবগত আছেন এখানে তারা একটা অপশন দিয়েছে কামিং চার্জ এটা হচ্ছে যে এস বিটিসি ট্রান্সফার করলে এক্স বিটিসি অ্যাকাউন্টে ট্রান্সফার করলে আপনারা একটা করে টাইগার এনএফটি পাবেন এটা একটা সিস্টেম আছে সেই সিস্টেমে যদি করেন আমি কয়েকবার চেষ্টা করেছিলাম আমার ভাগ্য ভালো যে তখন হচ্ছে ট্রান্সফার হয়নি তাদের সার্ভারে একটু সমস্যা ছিল অথবা জ্যাম ছিল যে কারণে আমি ফাইনালি করতে পারিনি এখানে অদ্ভুত ব্যাপার আপনারা দেখেন এসবিটিসি ট্রান্সফার করতে গেলে আপনার এখান থেকে এসবিটিসি একটা চার্জ তো কাটবে সেটা মিনিমাম খুবই অল্প এসবিটিসি কেটে নিয়ে যাবে সেটা কোনো ব্যাপার না কিন্তু আপনার এখান থেকে আপনার ব্যালেন্স থেকে zero point two KSX কেটে নিয়ে যাবে এটা চিন্তা করে দেখুন বর্তমান যাদের খুব বেশি এনএফটি ব্যালেন্সে নেই তাদের mining speed KSX mining speed খুবই খুবই low zero point two income করতে তিন চার পাঁচ দিন লেগে যায় তো এখান থেকে যদি আপনার শুধু এস একটা এসবিটিসি ট্রান্সফার করতে zero point two KSX কেটে নিয়ে যায় এখন এটা আপনি ট্রান্সফার করবেন কি না সেটা আপনি চিন্তা করে ভালো ডিসিশন নিতে পারবেন তো আমি শুধু চার্জটাকে জানিয়ে দিলাম এই আর কি এরপরে হচ্ছে এনএফটি বাইসেল আপনি যদি আপনার যে এনএফটিগুলো রয়েছে সেগুলোকে বাইসেল করতে চান এখনই সেটা বাইসেল আপনি করতে পারেন কম্পিউচার থেকে কম্পিউচার থেকে আপনি এনএফটিগুলোকে সেল অর্ডার বসাতে পারেন এবং মার্কেট থেকে আপনি মিনি টোকেনের বিনিময়ে এনএফটি কিনেও নিতে পারেন তবে বাই করার জন্যে আপনাকে আপনি যদি বাই করতে চান বাই করার জন্যে আপনাকে টোকেনটার যে প্রাইস মার্কেটে রয়েছে যেটা দেওয়া রয়েছে টোকেন ওনার যেটা লিস্ট করেছে সেটা তো দিতেই হবে তার সাথে আপনাকে two point one two six mini charge দিতে হবে তাহলে যদি একটা মিনি সরি একটা এনএফটি আপনি দেখেন যে একশো টোকেন চেয়েছে একশো টোকেন মূল্য তার সাথে আপনাকে two point one two six মানে একশো দুই point one two six mini আপনার থাকতে হবে তাহলেই আপনি সেই এনএফটিটা কিনতে পারবেন এরপরে আপনি যদি এনএফটি সেলের জন্য লিস্ট করতে চান লিস্ট করতে গেলেও সেম ব্যাপার আপনাকে হচ্ছে এখানে কিছু চার্জ দিতে হবে তবে সেটা বাই করার চার্জের থেকে একটু কম সেটা হচ্ছে two point zero six five mini আপনাকে চার্জ দিতে হবে আপনি যে অ্যামাউন্ট বসাবেন বসানোর পর সেল অর্ডার যখন দিবেন আপনার ব্যালেন্সে যদি মিনি থাকে তাহলে সেখান থেকে two point zero six five automatically কেটে নিবে আর যদি না থাকে তাহলে সেল অর্ডার কমপ্লিট হবে না এরপরে হচ্ছে আপনি যে এনএফটিটা সেল অর্ডারে বসিয়েছেন কোনো কারণে যদি আপনার মনে হয় যে এটা সেল অর্ডারটা আমি এখন ক্যান্সেল করব তাহলে হচ্ছে আপনাকে zero point two three sorry zero point zero three six mini আপনাকে চার্জ দিতে হবে ক্যান্সেল করতে গেলেও চার্জ দিতে হবে এই জন্যে আপনার এনএফটি সেটা টাইগার এনএফটি হোক বা আপনি রেগুলার যে এনএফটি আমরা প্রথমে অ্যাকাউন্ট খোলার সময় পেয়েছি সেটা হোক আপনি যদি এখান থেকে সেল অর্ডার বসাতে চান একটু ভেবে চিনতে বসাবেন প্রয়োজনে একটু বেশি প্রাইস দিয়ে বসাবেন যদি আপনার মনে হয় যে আমার আজকেই সেল করার দরকার নেই কোনো একদিন দাম বাড়লে সেল হোক একটু বেশি প্রাইস দিয়ে বসাবেন যাতে আপনার পরবর্তীতে এটাকে ক্যান্সেল করতে না হয় কারণ ক্যান্সেল করে একবার বসাতে গিয়ে চার্জ দিলাম আবার ক্যান্সেল করতে গিয়ে আবার চার্জ দিলাম অযথা তো শুধু শুধু মিনি মানে নষ্ট করে লাভ নেই কারণ হচ্ছে এই মিনিটাও আমরা এই ফার্স্ট কোয়ার্টারের মধ্যেই যখন তাদের সোয়াব চলে আসবে তখন এটাকে এক্সচেঞ্জ করে নিতে পারবে এবং ইতিমধ্যেই এইটা একটা সিস্টেমের মধ্যে তারা এক্সচেঞ্জ করে দিচ্ছে বলে তারা ঘোষণা দিয়েছে আমি জানি না আমি এখনও এটাকে এক্সচেঞ্জ করতে পারিনি তারা বলছে যে প্রতি শুক্রবারে তারা এটাকে এক্সচেঞ্জ করছে তাদের সিআইডি সেভেনের মাধ্যমে আর হচ্ছে দশটা মিনির বিনিময়ে একটা পিসিএক্স তারা দিচ্ছে এবং সেটা হচ্ছে প্রথম যে দশজন তাদের সাথে কন্ট্যাক্ট করবে সেই দশজনকে তবে আমি এখনও তাদের সাথে যোগাযোগ করে কোনো ভালো ফলাফল পাইনি কোনো রিপ্লে পাইনি এবং আমি আমার মিনিগুলোকে এক্সচেঞ্জ এখান থেকে করতে পারিনি আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন তো এই ছিল মোটামুটি আপনাদের জানানোর বিষয় এর মধ্যে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এর মধ্যে কারো যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়ে আরও মানে পার্সোনালি আপনাদের সাথে কথা বলার জন্য এবং আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য যতটা আমি জানি আর কি তো এই হচ্ছে মোটামুটি প্রাইস আপডেট আর সেই সাথে আপনারা এখানে আরেকটু পরে আরেকটা টুইট আমি একটু আপনাদেরকে শেয়ার করে দিতে চাই সেটা হচ্ছে এখানে আপনারা শেরপা এক্সের একটা টুইট দেখতে পাচ্ছেন শেরপা শেরপা এক্সস হচ্ছে কামিং চ্যাটের একটা মানে পার্টনার প্রজেক্ট যেটা দিয়ে যেটার ব্লক চেন ব্লক চেয়ার তারা ব্যবহার করছে এবং এটা তাদেরই একটা প্রজেক্ট কামিং চ্যাটেরই একটা প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন কামিং চ্যাট এখান থেকে রিওয়ার্ড সরি রিটুইট করেছে তাদের টুইটটা এখানে হচ্ছে একটা লিংক দেওয়া হয়েছে এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা হচ্ছে কামিং চ্যাটের সব কিছু দেখতে পারবেন কামিং চ্যাটে এখন আমরা যে ওয়েব থ্রি ভার্সন ব্যবহার করছি ওয়েব থ্রি ভার্সনের ওয়েবসাইট টুইটার হ্যান্ডেল শেরপা এক্সের ওয়েবসাইট টুইটার হ্যান্ডেল টেলিগ্রাম এবং ব্লক চেইন এভরিথিং আপনারা এখানে দেখতে পারবেন এখন ওয়েবসাইটটা একটু ডাউন আছে কিছুদিনের মধ্যে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে এখানে আপনারা চাইলে এটাতে ক্লিক করে সব কিছু দেখে নিতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট আমার চ্যানেলের সাথে থাকুন পরবর্তী কোনো আপডেট আসলে আমি অবশ্যই খুব দ্রুত সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন কারণ সব আপডেটগুলো প্রথমে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় ভিডিও তৈরি করতে করতে অনেক সময় লেগে যায় আপনারা যদি আপডেটগুলো পেতে চান তাহলে টুইটারে আমার সাথে ফলো থাকতে পারেন টুইটারে আমি শেয়ার করে থাকি ফেসবুকে আমার একটা গ্রুপ রয়েছে সেখানে আপনারা চাইলে যুক্ত হয়ে থাকতে পারেন তো এই ছিল মোটামুটি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে